আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দাদি মাহবুবা মঞ্জুর মোনার নেতৃত্বে শহরের বড় বাজারে মাংসের দোকান মাছ বাজার সহ শতাধিক মুদির দোকানে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে পণ্যের মূল্য বৃদ্ধি নকল পণ্য বিক্রি ওজনে কারচুপি করা থেকে বিরত থাকার পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে পরে ভেজাল পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে বিএসটিআই কর্মকর্তা শহীদুল ইসলাম মাসুদ সহ সংশ্লিষ্টরা অংশ নেন এদিকে কক্সবাজারের বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সদর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বুধবার বিকেলে পৌরসভার বড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয় এ সময় বালু উত্তোলনের মেশিন ও এক কিলোমিটার লম্বা পাইপলাইন জব্দ করে পরে জব্দকৃত পাইপ বিনষ্ট করা হয়েছে কক্সবাজারে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা আজ নবমী এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ধর্মপ্রাণ পূর্ণার্থীদের ভিড় বেড়েছে চলছে দেশের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা আগামীকাল দেবীর বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে এই পূজা উৎসব কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের ঢেউয়ের সাথে ভেসে এলো হাজারো মরা জেলিফিশ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোয়ারের সময় সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টের আশেপাশে এসব মরা জেলিফিশ ভেসে আসতে দেখা গেছে সিসেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড কর্মী জয়নাল আবেদিন ভুট্টো এর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দার বলেন এই সময়ে জেলিফিশগুলো মরার মৌসুম নয় তবে জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করেন তিনি টেকনাফ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা গতকাল বিকেলে পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি সভায় চলমান এলজিইডি কাবিখা ও টিআরের প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি এবং খাদ্য বান্ধব চাল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয় মহেশখালীতে প্রাথমিক শিক্ষার পাঠের গুণগত মান যাচাইয়ে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস গতকাল দুপুরে উপজেলার মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে তিনি আলোকিত জনগোষ্ঠী গড়তে শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গুরুত্বের সাথে পাঠদানে শিক্ষকের নির্দেশনা প্রদান করেন এ সময় স্কুল পরিচালনা কমিটির সদস্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উখিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক ম্যানেজিং কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল হলুদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং হাতিরখুন সাইরা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পলাশ বড়ুয়া এতে রিসোর্স পার্সন ছিলেন ইফসার প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তৈয়ব শিশু সুরক্ষা শারীরিক ও মানসিক বিকাশে কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়নে উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করে